hello guys welcome to my new vlog আজকের ব্লকে আমরা যাব উলপুর জমিদার বাড়ি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন তো আমরা অল্প সময়ের মধ্যে উলপুর জমিদার বাড়ি পৌঁছে যাবো এবং সেখানের যে সৌন্দর্য সেই সৌন্দর্য আপনাদের মধ্যে আমরা তুলে ধরবো দেরি না করে আমরা রওনা হই লেসকো তো আমরা কোটালিপাড়া উপজেলার সামনে থেকে গোপালগঞ্জের দিকে রওনা হব তো উলপুর জমিদার বাড়ি যাওয়ার জন্য আমাদের কোটালিপাড়া উপজেলা থেকে ঘাগর বাজার মাঝবাড়ি কুশলা এবং আশুতিয়ার পরে কাঠিবাজারও আমাদের যেতে হবে কাঠিবাজারের পরে আমরা যাব হচ্ছে তো আমরা বরাবর হাইওয়ে দিয়ে গোপালগঞ্জ রেলওয়ে পর্যন্ত চলে যাব তো চলুন রেলওয়ে পর্যন্ত আগে যাওয়া যাক सजा है हम हैं बाजारों के सबकी नजर यहाँ है हर चीज राज है अब है जो है वो समा है तुम रह सकी तो रबा है अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी है ऐसी जिंदगी हम छिप छिपाए हम नहाए आए आए हम नहाए ऐसी जी छिप छिपाए ऐसी जी हम न पाए ऐसी जिंदगी हम छिप छिपाए আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ যে রেল লাইন তো আমরা এখানে আর সময় নষ্ট করব না তো আমরা যাচ্ছি ফুলপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে যেহেতু আমরা সেখানে যাব এবং তারা হয়তোবা প্রসেসরই না যাত্রী হতে পারে হয়তোবা তারা রেল আসার অপেক্ষায় রয়েছে তবে এখান থেকে তো রেল চলে না কিন্তু তারা হয়তোবা ভুলবশত যেহেতু আসছে না হয়তোবা তারা ঘুরতে আসছে এখানে আমরা যে রেল আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেল রেলওয়ের পরে আপনার হাফ কিলোমিটার সামনে গেলেই একটা বাজার পাবেন মানে টোটাল কথা হচ্ছে রেলওয়ের পরে আপনি দুইটা ব্রিজ পার হবেন তো হাফ কিলোমিটার সামনে আগানোর পরে আপনি দেখতে পারবেন একটা বাজারের হাতের ডান পাশ দিয়ে দুর্গাপুরের দিকে একটি রাস্তা গিয়েছে তো সেই রাস্তা দিয়ে আপনারা দুর্গাপুর দুই তিন কিলোমিটার সামনে দুর্গাপুর বাজার পর্যন্ত আপনারা চলে যাবেন তো দুর্গাপুর বাজার থেকে উলপুর বাজারের একই রাস্তা আপনারা সেই পাকা রাস্তাটি দিয়ে সামনের দিকে আগাতে থাকবেন এবং তো কিছু দূর সামনে আগানোর পরে আপনারা দেখতে পারবেন যে উলপুর দুই কিলোমিটারের একটা বিলবোটের মতন রয়েছে এরপর আবার একটু সামনে আগালে উলপুর এক কিলোমিটার লেখা থাকবে তো এর থেকে একটু সামনের দিকে আগালেই আপনারা উলপুর বাজার পাবেন এবং উলপুর বাজার থেকে হালকা বামে গিয়ে একটা ইউটার্ন নিলেই আপনারা একটা ব্রিজ পাবেন উলপুরের বড় যে ব্রিজটি যেটা একটি ছোট নদীর উপরে দিয়ে বয়ে গেছে তো সেই ব্রিজটির ওপার গেলে আপনারা এক রাস্তায় বরাবর চলে যাবেন জমিদার বাড়ির সামনে যে বাজারটি রয়েছে সেই বাজারে এবং সেই বাজারটি থেকে আপনারা একটু ভিতরের দিকে ঢুকলেই আপনার বাজারের পাশে উলপুর জমিদার বাড়ি বললেই চলে আর যারা ঢাকা থেকে আসতে চান তারা হচ্ছে আপনার ঢাকা থেকে মুর্শিদপুর গোপালগঞ্জ যে হাইওয়েটা রয়েছে সেই হাইওয়ে দিয়ে আপনি গোপালগঞ্জ যে পুলিশ লাইন রয়েছে পুলিশ লাইন থেকে একটু সামনের দিকে আগালে পশ্চিম দিকে আগালে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তো পল্লী বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়েই যে মুর্শিদপুরের দিক যে রাস্তাটি গেছে একটা হচ্ছে মুর্শিদপুরের দিকে আর একটা হচ্ছে ঢাকার দিকে তো মুর্শিদপুরের যে রাস্তাটি গেছে ওই রাস্তা দিয়ে আপনারা সাত কিলোমিটার সামনে আগালেই আপনারা জমিদার বাড়ির আগে যে উলপুর বাজার বাজার পেয়ে যাবেন এবং বাজার থেকে আপনার ভিতরের দিকে জমিদার বাড়ির দিকে এক থেকে দেড় কিলোমিটার ঢুকতে হবে তো এইভাবে আপনারা ঢাকার থেকে আসতে পারেন আর কোটালিপাড়া থেকে বা বরিশাল থেকে যদি কেউ জার্নি করেন তাহলে আমরা যে রাস্তা দিয়ে গেছি এই রাস্তা দিয়ে আপনার শর্টকাট হবে তারপরে সর্বোপরি গুগল মামা তো রয়েছে আপনি গুগল ম্যাপ সার্চ দিলেই আপনি এক্সাক্ট লোকেশন এবং রাস্তাগুলো পেয়ে যাবেন তবে সবসময় গুগলে সার্চ করে রাস্তাগুলো দিয়ে চলাচলের ক্ষেত্রে আপনারা পাকা রাস্তা এবং হাইওয়ে রাস্তা ব্যবহার করবেন এবং আপনারা বাইকেও যদি জার্নি করেন সেক্ষেত্রে আপনারা প্রাইভেট কারের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো চলাফেরার চেষ্টা করবেন কেননা ম্যাপ আপডেটের কারণে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে যায় আপনি যদি বাইকের রাস্তায় যেতে চান তাহলে দেখবেন অনেক সময় বাড়ি ঘরের উপরে দিয়েও চলে যাওয়াতে প্রয়োজন হয় আপনার সেক্ষেত্রে আপনি মিনিমাম সাজেস্ট করবেন প্রাইভেট কারের রাস্তাটি যাতে আপনারা খুব সহজেই যেতে পারেন তো আমরা এখন বাড়ির দিকে রওনা করছি এবং আমরা বাড়ির সামনে চলে এসেছি এবং আমরা ভিতর দিকে এন্ট্রি নেব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো রাস্তা থেকে বের হলেই কয়েকটা দোকান এরপর এখানে পুরান কিছু বাড়ি রয়েছে ওদিকে হচ্ছে আমাদের নতুন যে জমিদের বাড়ি তো আমরা আপাতত ওইদিকে যাব না আমরা একটু এখানে খাওয়া দাওয়া করবো এরপরে আমরা বের হব তো এখানে পুরানো বাড়ি রয়েছে এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন post office Bolpur sub post office এখানে অথবা পুরান সময়ে কি কাজে ব্যবহৃত হতো আমরা জানি না কিন্তু এখন বর্তমানে এটা পোস্ট অফিস হিসেবে আসছে তো আমরা মোটামুটি পুরানো বাড়ির কাছে আছি উলপুর ভিতরেই নতুন যে জমিদার বাড়িটি রয়েছে সেটা আমরা ভিতরে একটু পরেই যাব মন্দির একটা ইটের রাস্তা এটা দিয়ে আপনি সামনে সামনে এগিয়ে গেলেই আপনার বোলপুর জমিদার বাড়ি এখানে দিঘি এবং পিছনে বড় একটা দিঘি রয়েছে সেদিকে আমরা যাব তো আগে আমরা তো আমরা চলে আসছি জমিদার বাড়ির সামনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান গেট এখানে পকেট গেট রয়েছে আমরা পকেট গেট দিয়ে ভিতরে কিনতে নিলাম এটা হচ্ছে মেন বাড়ি আমরা বাড়ির ভিতরে পরে যাব তো আমরা রয়েছি ওলপুর জমিদার বাড়ির ব্যাক সাইডে এখানে একটি দিঘি রয়েছে এটা একটি নতুন করে কাজ করা হয়েছে চারপাশে লেকের মতন এবং মধ্যে একটি মৎস্যকন্যার মূর্তি রয়েছে এবং সামনের সাইডে আপনার উলপুর জমিদার বাড়ি সঙ্গীত Hustle hard, hustle every single day I'll be making moves till I'm buried in my grave uh, To the system, I don't wanna be a slave I've been doing shit my way, uh, or the highway And in the driveway is a nice range Cause I grind through the climb, I invite pain You'll never hear me, bitch, nah, I don't complain Just gotta flip the switch and you can go উর্বর জমিদের বাড়ি এটা জমিদের বাড়ি বলা চলে কারণ পুরোনো বাড়িগুলো নতুন করে করা হইলো এর ভিতরে জমিদারদের বাড়ির মতনই কিছু জিনিস রাখা রয়েছে এখানে যেমন দিঘির মাঝখানে রয়েছে মৎস্যকন্যা এবং এটা পরিচর্যার জন্য লোক রাখা রয়েছে এবং বাড়ির মধ্যে যে কাজগুলো করা হয়েছে সবগুলো কাজের ভিতরেই একটা নিপুণ্য এবং নিখুঁত রয়েছে এবং আপনি আমরা সামনের সাইডে পরে যাবো এখানে শিবের একটি মূর্তি রয়েছে সেটা আমরা দেখাবো আমরা মোটামুটি লেকের চারপাশে একটা রাউন্ড দিয়ে নিলাম এবং এখানে লেকের যেমন থাকে ওরকম লেকের চারপাশ দিয়ে আপনার হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এবং আমার পিফন্টে রয়েছে একটা মন্দির দুর্গা মন্দির রয়েছে এবং এখানে শিবের একটি মূর্তি রয়েছে এটা শিব মন্দির না হলেও ছোট একটা মন্দিরের মতন এখানে শিবের মূর্তি রয়েছে এবং লেকের পাশে আপনি দেখতে পারবেন যে পরিবেশটা অনেক এখানে আপনার বাগানের মতন এবং এখানে আপনার বসার জন্য সুন্দর জায়গা রয়েছে আপনি এখানে বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট এবং চারপাশের গাছগুলো এবং পরিবেশগুলো অনেক সুন্দর এবং গাছের পরিচর্যা করার জন্য এখানে লোক রাখা রয়েছে যারা এই গাছগুলো এবং পাতাগুলো গাছের পাতাগুলো সুন্দরভাবে কেটে সাইজ করে রাখে এখানে একটা ফুল গাছ রয়েছে এবং বসার জন্য আপনার আড্ডা দেওয়ার জন্য সুন্দর খুব সুন্দর প্লেস রয়েছে এখানে আপনি বসে আড্ডা দিতে পারেন এবং বিকালবেলা এখানে পর্যাপ্ত পরিমাণ লোক হয় আমরা যেহেতু দুপুরবেলা আসছি দুপুরবেলা এখানে লোক নেই বললেই চলে তো আমরা এখন যে পিছনের যে দিঘিটি রয়েছে এবং মৎস্যকনার পোটেট রয়েছে এটা থেকে আমরা এখন বাড়ির যে মেন বাড়িটা রয়েছে সেই বাড়ির দিকে আমরা যাব এবং আপনি দেখতে পাচ্ছেন সামনে যে জমিদারদের বাড়ি এবং এটা একটি দুর্গা মন্দির আমি মন্দির পরে দেখাচ্ছি বঙ্গবন্ধু গ্যালারি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং যুদ্ধের সময়ের ছবি এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গর এখানে ছবি রয়েছে এবং সাংগঠনিক এটাও ছবি তোলার জন্য পারফেক্ট একটি প্লেস এরপর এখান দিয়ে সৌন্দর্যে ভরপুর বললেই চলে মন্দিরের সামনে দুইটো দুই পাশে মন্দিরের সামনে সিংহের ছবি রয়েছে এবং এটা হচ্ছে আপনার ঝর্ণা এটা মাঝে মাঝে ওপেন থাকে এবং যখন আলো থাকে তখন এটা রাত্রে আলো এবং ঝর্ণা দুটি ওপেন থাকে তখন এটা দেখতে সুন্দর বৃদ্ধি পায় এবং এর অপোজিটই আপনি দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির উপযুক্ত মালিক না থাকার কারণে আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের কাছে আমরা উপরে যেতে চেয়েছিলাম যে উপরে থেকে পুরো বাড়িটির একটি ভিউ আপনাদের দেখাতে পারতাম কিন্তু আকাঙ্ক্ষিতভাবে মালিক না থাকায় তারা এই দায়িত্বটি নিতে চাচ্ছে না তারা বলছে যে মালিকের নাকি উপরে যাওয়া নিচ্ছে এবং সিসি ক্যামেরা যেহেতু লাগানো রয়েছে পুরো বাড়িতে সেক্ষেত্রে যদি উপরে যাইও আমরা সেক্ষেত্রে মালিকের কাছে গেলে হয়তো বা যারা দায়িত্বে আছে তাদের বেশি কথা বলতে পারে এই কারণে তারা এই দায়িত্বটি নিল না তো সমস্যা নেই আমরা মোটামুটি ঘোরার শেষ পর্যায়ে আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে এবং যদি আর কোনো সামনে পুরনো বাড়ি পাই অবশ্যই আমরা ক্যাপচার করে নেব এখন ধৈর্য ধরে যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই আপনাদের সাপোর্ট সবসময় কামনা করছি তো আপনাদের সাপোর্টের একটা মাধ্যম সেটা হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সিও অ্যাগেন